পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তেরো রাশিয়ার চেলিয়াবিংস শহরের ব্যস্ত সকাল হঠাৎ আকাশ ফেটে সেখানে একটি আগুনের গোল্লা আবির্ভূত হয় মুহূর্তের মধ্যে ইহা সূর্যের চাইতেও বেশি উজ্জ্বল হয়ে নিভে যায় কি হলো বুঝে ওঠার আগেই বিকট শব্দে সমস্ত শহর কম্পিত হয়ে ওঠে সেই বিকট শব্দের আঘাতেই প্রায় দেড় হাজার সাধারণ মানুষ আহত হয় এবং প্রচুর পরিমাণ সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটে সেদিনকার ওই আগন্তকটি ছিল কুড়ি মিটার চৌড়া একটি গ্রহাণুপিণ্ড যা প্রায় পঁয়ষট্টি হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বা উনিশ কিলোমিটার প্রতি সেকেন্ডের বেগে পৃথিবীতে প্রবেশ করে বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে মাটিতে পৌঁছাবার আগেই এটি ফেটে যায় তবে এই ঘটনাটি বৈজ্ঞানিক গবেষক ও বিশেষজ্ঞদের আরেকটি ঘটনার কথা মনে করিয়ে দেয় সেদিনটি ছিল ত্রিশে জুন উনিশশো আট রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের টাঙ্গুস্কা গ্রামে মাত্র ভোর হয়েছে সবাই যে যার কাজকর্মের জন্য তৈরি হচ্ছে তখনই একই রকমভাবে একটি আগুনের গোল্লা আকাশ থেকে নিচে আসে এবং সাংঘাতিক বিস্ফোরণ ঘটায় প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই বললেন যে সেটি সূর্যের চাইতে অনেক গুণ বড় ছিল বিস্ফোরণের পর কান ফাটানো আওয়াজ এবং এর উত্তাপে শরীর পুড়ে যাওয়ার অনুভূতির কথা তারা বলে এমনকি রিক্টার স্কেলে এটির তীব্রতা পাঁচ থেকেও বেশি ছিল এবং ইউরোপ ও এশিয়া অবধি এর প্রভাব বিস্তার ঘটেছিল প্রায় তেরো বছর পরে বৈজ্ঞানিকেরা সেই ঘটনার প্রভাব পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে সেখানে পৌঁছান যেখানে গ্রহাণুটির বিস্ফোট ঘটে তার ঠিক নিচের ভাঙ্গা ঝলসানো গাছগুলি সোজা হয়ে দাঁড়িয়েছিল এর চারদিকে দু হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বড় বড় গাছ মাটিতে এইভাবে শুয়েছিল যেন ভাঙ্গা দেশলাই কাঠি সেদিনকার ঘটনায় তিনজন নিহত হয়েছিল বলে মনে করা হয় তবে ক্ষতির পরিমাণও ছিল বিপুল এছাড়াও একই রকম একটি গ্রহাণুর কারণেই ডাইনোসরদের বিলুপ্তি ঘটেছিল মজার বিষয় এই যে ডাইনোসরদের তুলনায় আমাদের বুদ্ধি অনেক বেশি কিন্তু এই গ্রহাণুগুলো আসলে কি গ্রহাণু হল সৌরজগতের গ্রহ নির্মাণে অব্যবহৃত পদার্থ এদের বেশিরভাগ বৃহস্পতি ও মঙ্গল গ্রহের মধ্যবর্তী এলাকায় থেকে সূর্যকে প্রদক্ষিণ করে যাকে অ্যাস্ট্রয়েড বেল্ট বলা হয় তবে অনেক সময় তাদের মধ্যে কেউ কেউ অভ্যন্তরীণ সৌরজগতে প্রবেশ করে এবং পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে এগুলিতেই বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন সাধারণত গ্রহাণুগুলি কালো হয় এবং আকাশের অন্ধকারের মধ্য দিয়ে অগ্রসর হয় যদি একটি বড় আকারের গ্রহাণু ভূমিকে আঘাত করে তবে সংঘর্ষটি হবে এরকম যা আমরা কখনো দেখিনি মহাকাশে এরকম লক্ষাধিক পাথর আছে যেগুলি আমাদের ক্ষতি করতে পারে এদের নিয়ার আর্থ অ্যাস্ট্রয়েড বলা হয় কিন্তু সেগুলির মধ্যে খুবই কম পরিমাণ গ্রহাণুকে আবিষ্কার করা হয়েছে পৃথিবীর বায়ুমণ্ডল ছোট আকারের গ্রহাণু থেকে সর্বদাই আমাদের রক্ষা করে বরং প্রতিদিন কয়েক টন ছোট আকারের গ্রহাণু পৃথিবীতে প্রবেশ করে যাদের আমরা উল্কা বলে চিনি কিন্তু তার চাইতে বড় আকারের গ্রহাণুগুলির জন্যে ব্যবস্থা আমাদের কি করতে হবে The first time in our history at a level of technological capability to maybe detect and do something about the threat from asteroids. As far as we can tell, the ancient dinosaurs did not have a space program. and it cost them. They all went extinct. We don't want to go that way. An asteroid or a comet is a real and important threat. Asteroids are just uh, rocks orbiting the sun. Okay, this is actually every single known asteroid in the solar system, which is not all of them, but every single known asteroid accurately displayed. গ্রহাণুর প্রতি সচেতনতা বাড়াতে প্রতি বছর টাঙ্গুস্কা ঘটনা স্মৃতি হিসাবে তিরিশে জুন অ্যাস্ট্রয়েড ডে বা গ্রহাণু দিবস পালন করা হয় জ্যোতির্বিজ্ঞানী ব্রায়েন মে যিনি কুইনের কিংবদন্তি গিটারিস্ট এবং গীতিকার গ্রহাণু সংঘর্ষ সম্পর্কিত কল্পবিজ্ঞান ছায়াছবি ফিফটি ওয়ান ডিগ্রিস নর্থের পরিচালক Greg Richters Apollo nine astronaut Rusty Schweickart এবং সিলিকন ভ্যালি কর্মী ডেনিকা রেমি যৌথভাবে এই গ্রহাণু দিবসের সূচনা করেন Asteroid Day has this declaration that we would like to see the rate of asteroids discovery increase by a factor of 100. That's what I would like to see. I think discovering asteroids, uh, that's the critical step. You can't deflect something that you haven't discovered. So in a way, it's like looking both ways before you cross the street you know, finding the cars, seeing the cars doesn't keep them from hitting you, but you can take evasive action. In the case of looking both ways before you cross the street, if you see a car coming, you stop. If you see an asteroid coming, well, you deflect the asteroid, but you have to see it. If there's any issue that deserves to be discussed on an international, indeed global level, it is a threat like asteroids, which comes to us from beyond our own planet. You have to be very careful, of course, if you're tinkering with things out there, because supposing something is about to hit China and you start messing with it and you start deflecting it and it goes wrong, and instead of hitting China, it hits India, you've not done a very good job, you know. So these are things which really have to be approached as a sort of global committee. When it comes to planetary defense and a threat that really emerges and must have a decision made, Governments are very challenged to make those decisions. And if the public recognizes the importance of a timely decision when there is a real asteroid threat that emerges, that's a very powerful incentive for the international community to make that decision in a timely way. It's a global issue in which countries and above all governments have to work together and they have to put money aside to study the subject. And that is the people are always reluctant to invest in something which could be so far away. And so one of the things that my task force was anxious to do was to secure a British contribution to what seemed to me a very important global problem. And that means research, it means looking at how things work, it means being able to undertake the necessary examination of what's happening in the sky. প্রথম বছরেই এটি পঁয়ষট্টি হাজারের বেশি সমর্থকের আন্দোলনে পরিণত হয় এবং কয়েকজন নবচারী বিশিষ্ট বিজ্ঞানী শিল্পী এবং জ্যোতির্বিজ্ঞানীদের নেতৃত্বে স্বাধীনভাবে সংঘটিত অনুষ্ঠানের মাধ্যমে স্কুল ও মিউজিয়াম বিজ্ঞান কেন্দ্র অ্যাস্ট্রোনমি ক্লাব সিনেমা এবং টিভিতে গ্রহণ দিবসের সূচনা হয় বিপজ্জনক গ্রহাণু শনাক্তকরণ প্রচেষ্টার বৃদ্ধির সমর্থনে লক্ষাধিক মানুষ গ্রহাণু দিবসে অংশ নিয়েছে আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবার আত্মীয় বন্ধুবান্ধব প্রতিবেশী এবং অন্যান্যদের এই বিষয়ে সচেতন করার মাধ্যমে আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালন করি এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আরেকটু সুরক্ষা প্রদান করার চেষ্টা করি